হ্যালো বন্ধুরা আমি মোহাম্মদ আকুল আর আমি হচ্ছে একজন ওয়েব ডেভেলপার আর হচ্ছে মানে পাইথন প্রোগ্রামার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ পারি তো এই ধরনের বেশ কয়েকটি সার্ভিস পারি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানাতে পারি এরকম বেশ কয়েকটি জিনিস পারি যেগুলো আপনাদেরকে আমি ভবিষ্যতে শেখাবো হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেল যেটি রয়েছে সেটিতে আপনারা কানেক্টেড থাকবেন তাহলে আপনারা মানে সেই কোর্স বা আমি আসলে কোর্স আকারে সেগুলো আপলোড করব ওয়েব ডেভেলপিং তারপর হচ্ছে Python programming Android application making website WordPress website customization তো এই জিনিসগুলো শেখাবো আপনারা যদি আমার হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকেন তাহলে সেই বিষয়গুলো শিখতে পারবেন আসলে মানে শুরু করে দিয়েছি বর্তমানে আমি ব্যালেন্ডারের উপর কোর্স করাচ্ছি মানে যেটি হচ্ছে three D software Blender three software তো সেই সফটওয়্যারটির উপর কীভাবে আপনারা থ্রি ডিতে কাজ করবেন সেই ভিডিওগুলো কিন্তু চলে এসেছে আর এ ধরনের অনেকগুলো ভিডিও আসবে যেমন এসটিএমএল এসটিএমএল দিয়ে তো শুরু ওয়েবসাইট তৈরির মেইন যেটা আছে এটা তো হচ্ছে এসটিএমএল দিয়ে শুরু তো এসটিএমএল সিএসএস জাভা পিএইচপি তো এই বিষয়গুলো আসবের পরে মানে ব্লেন্ডার সিরিজটা যেটা শুরু করছি এটা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে তো এটা শেষ হওয়ার পরই আসলে ওগুলো আসবে আমার মানে এসটিএমএল সিএসএস চাবা সেগুলা তো বন্ধুরা দেখতে থাকুন আর হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটির সঙ্গেই থাকুন আর যারা ব্লগিংগুলো পছন্দ করেন তারা ব্লগিংগুলো দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে